আচ্ছা পৃথিবীর মধ্যে এখন বর্তমানে সবচাইতে সুপার পাওয়ার প্রেসিডেন্টের নাম কি বলেন কদিন আগে হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কি বাইডেন জো বাইডেন কেন তার প্রভাব প্রতিপত্তি বেশি তার ক্ষমতা তার ক্ষমতার এলাকার বিস্তার বেশি বিস্তৃতি বেশি বাস্তবটা বাস্তব বলেন আর আমার দেশের প্রধানমন্ত্রী তিনিও প্রধানমন্ত্রী তিনিও প্রেসিডেন্ট তার দেশের উনিও প্রেসিডেন্ট কিন্তু প্রেসিডেন্টে প্রেসিডেন্টে কি সমান মর্যাদার ব্যবধান আছে না নাই কেন ব্যবধান হয়েছে যার রাজত্বের পরিধি যত বড় তার ক্ষমতার তার ক্ষমতার দাফট তত বেশি ক্ষমতার দাফট কি বলেন তত বেশি এবার আমার মমিন বন্ধুরা এবার একটু কল্পনা তো করবো কল্পনা তো করবো শুধু ইমানের কারণে শুধু কালেমে এত ইমা পড়ার কারণে শুধু লা ইল্লাল্লাহ লা বলার কারণে রব্বুল আলামিন আমাকে যুবককে দশটা দুনিয়া বরাবর জান্নাত দান করবে এবার বলেন তো দেখি আমার রাজত্ব কত বড় এবার আমার রাজত্ব কত বড় বলেন এবার আমার রাজত্ব যদি এত বড় হয় এবার আমার ক্ষমতা কত বড় এবার আমার কত বড় আর শুধু সর্বনিম্ন মানের জান্নাতিকে আল্লাহ তারা দশ দুনিয়া বরাবর দান করবে একবার কালেমা তৈবা পড়ার দ্বারা যদি দশ দুনিয়া বরাবর দান করে কোন মুসলমান যদি দৈনিক একশতবার কালেমা তৈবা পড়ে একশতবার পড়ে ওই মুসলমানকে রব্বুল আলমিন কত বড় জান্নাত দান করবে নামাজ আদায় করে ওই মুসলমানকে রব্বুল আলমিন কত বড় জান্নাত দান করবেন কত বড় জান্নাত আরে এক ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের মধ্যে দুই রাখাত নামাজে চারটে সেজদা তাহলে চার রাখাত নামাজে আটটা সেজদা এবার আমার বন্ধুরা এক একটা সেজদার কথা কল্পনা করি এক একটা সেজদার পুরস্কারের কথা কল্পনা করি আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম তার সাত করেন লাসাজিদাতুল দুনিয়া একটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর দাম বেশি আমার বয়স আপনার বয়স যার বয়স যে পরিমাণ হয়েছে এবার বালেগ হওয়ার পর থেকে কত কি পরিমাণ নামাজ আদায় করেছি কি পরিমাণ সেজদা আদায় করেছি কালেমায় তৈবা পড়ার পরে শুধু নামাজই নয় আরো কত আমল করেছি এবার বলেন তো দেখি আমাদের এক একজনের জান্নাত কত বড় হবে নিজের দাম বুঝি নাই কোন কালেমা লালন করেছি কোন কালেমা লালন করেছি বুঝি নাই আল্লাহর নবী হজরত মুসা একবার আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ আমাকে আপনি স্পেশাল একটা কালেমা দিয়ে দেন একটা স্পেশাল কালেমা দান করেন একটা স্পেশাল বাক্য দান করেন যেই বাক্য দিয়ে শুধু আমি আপনাকে ডাকবো আর কেউ আপনাকে ডাকে না শুধু কি বলেন আমি আপনাকে ডাকবো আর কেউ আপনাকে ডাকে না এমন একটা বাক্য আপনি আমাকে শিখাইয়া দেন আমার ভাইরা আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস বললেন মুসা তুমি পড়ো লা ইল্লাল্লাহ লা সবাই ডাকে আমি তো তোমার কাছে স্পেশাল একটা বিশেষ কালেমা বিশেষ বাক্য চেয়েছি যেই বাক্য দিয়ে আমি শুধু তোমাকে ডাকবো অন্য কেউ ডাকে না আল্লাহ তাহলে আবারও বললেন মুসা তুমি পড়ো তুমি আরেক পাল্লায় রাখো তবে তোমার এই কালেমার পাল্লাটা ভারী হবে লাইলা লা লা বুঝিনা না বুঝিনা বুঝি না কেমন দামি কালেমা অন্তরে আল্লাহ তালা রেখে দিয়েছেন জানি না বুঝি না ইমানের কদর বুঝি না কেমন দামি কালেমা রব্বুল আলমিন আমাকে আমার ভিতরে রেখে দিয়েছেন আজকে দুনিয়ার সামান্য থেকে সামান্য লাভ আমি ছাড়তে রাজি নাই আর দুনিয়ার সামান্য থেকে সামান্য ক্ষতি আমি ইচ্ছে করে ক্ষতির মধ্যে পড়তে রাজি নাই বাস্তব না বাস্তব কিন্তু আখরাতের অপরন্ত লাভ আখরাতের অপরন্ত ক্ষতি আমার খবর নাই আমার কি নাই বলেন খবর নাই কেবল দুনিয়াতে কি বলেন এখন ঠান্ডার মৌসুম চলে না এখন ঠান্ডার মৌসুম চলে কি পরিমাণ ঠান্ডা আর বিশেষ করে মুরব্বীদের কত কষ্ট হয় ঠান্ডাতে এরপরে আবার যখন গরমের সিজন আসে আরে কি গরম কি কঠিন গরম পড়তে থাকে কিন্তু আমার ভাইয়েরা এটাই কি চূড়ান্ত গরম এটাই কি চূড়ান্ত ঠান্ডা না আমার ভাইয়েরা এটা জাহান নামের যেই আগুনের আগুনের যে শাস্তি আছে সেটার সামান্য একটু প্রভাব দুনিয়াতে গরম আর জাহান নামে যেই ঠান্ডার প্রভাব রয়েছে সেটার সামান্য একটু প্রভাব দুনিয়াতে ঠান্ডার সময় দুনিয়াতে কি বলেন ঠান্ডার সময় আল্লাহর হাবিব সাল্লাহ হাদিসের মধ্যে আসছে জাহান নাম বছরে দুইটা নিঃশ্বাস ফেলে কয়টা বলেন দুইটা নিঃশ্বাস ফেলে এক নিঃশ্বাসের প্রভাবে দুনিয়াতে শীত হয় আর আরেক নিঃশ্বাসের প্রভাবে দুনিয়াতে গরম পড়ে দুনিয়াতে মধ্যে কি পড়ে বলেন গরম পড়ে এই জন্য আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন ইন্না সিদ্ধাতাল হার্রে মিন ফাইহে জাহান্নাম নিশ্চয়ই গরমের প্রকট এটা হলো জাহান্নামের প্রভাব জাহান্নামের কি বলেন প্রভাব আমার ভাইরা এবার একটু কল্পনা তো করবো যে জাহান্নামের নিঃশ্বাসের প্রভাবে দুনিয়ার এই গরম সহ্য হয় না জাহান্নামের নিঃশ্বাসের প্রভাবে দুনিয়ার এই ঠান্ডাকে উপেক্ষা করে ফজর মসজিদে আসতে পারি না আমার ভাইয়েরা ওই ফজরের নামাজ না পড়ার কারণে জাহান নামের মধ্যে কি পরিমাণ ঠান্ডা দিয়ে রব্বুল আলমিন শাস্তি দিবেন কি পরিমাণ গরম দিয়ে রব্বুল আলমিন শাস্তি দিবেন একটু কল্পনা তো করব একটু কল্পনা তো করবো হে আমার হাবিব সাল্লাম আপনি বলে দিন ও জাহান্নামের আগুন এর চাইতেও ভয়াবহ এর চাইতেও কি বলেন ভয়াবহ করাও কঠিন আমার ভাইয়েরা দুনিয়ার মধ্যে গরম দুনিয়ার মধ্যে ঠান্ডা এটা কিন্তু চূড়ান্ত গরম না চূড়ান্ত ঠান্ডা না বরং এটা ঠান্ডার স্যাম্পল ঠান্ডার কি বলেন স্যাম্পল গোডাউনের মধ্যে ভরপুর মাল থাকে আর শোডাউন শোরুমের মধ্যে কিছু অল্প অল্প থাকে কিছু কি থাকে বলেন অল্প অল্প থাকে তাইলে এগুলো দেখা দেখা থেকে গোডাউন থেকে মাল কি করে সাপ্লাই করে ঠিক আমার ভাইয়ারা দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে যে সুখ আমরা ভোগ করি দুনিয়ার মধ্যে দুঃখ যে দুঃখ আমরা ভোগ করি এটা এটা কি অরিজিনাল সুখ না সুখের স্যাম্পল দুনিয়ার মধ্যে যে দুঃখ আমরা পাই এটা কি অরিজিনাল দুঃখ নাকি দুঃখের স্যাম্পল দুঃখের স্যাম্পল এটা দেখে যেন বান্দা বুঝে হায় দুনিয়ার গরম যদি এত কঠিন গরম হয় দুনিয়ার জাহান্নামের কষ্ট কি পরিমাণ কষ্ট হবে কি পরিমাণ কষ্ট হবে আমার চোখে একটা বালুকণা পড়লে আমি বুঝি যে হায় কতটা মারাত্মক কঠিন আমার চোখের অবস্থা কতটা খারাপ হয়ে যায় আর জাহান্নামে যখন আমি বেগানা নারীর দিকে তাকানোর কারণে জাহান্নামের গরম জাহান্নামের আগুনে আগুনে উত্তপ্ত করে গরম করে সীসা আমার চোখে ঢেলে দেওয়া হবে তখন আমার অবস্থা কি হবে আমি এখন কানের ভিতরে ইয়ারফোন ঢুকাইয়া গান গান শুনতে থাকি জাহান নামের গরম সীসা যখন আমার কানের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে তখন আমার অবস্থাটা কি হবে এই জন্য রব্বুল আলমেন কিছু কিছু দুনিয়ার মধ্যে দুঃখ দিয়ে থাকেন কিন্তু এই দুঃখ চূড়ান্ত দুঃখ না এই সুখ চূড়ান্ত কিনা বলেন সুখ না যাই হোক আমার ভাইয়েরা যে কথা বলতেছিলাম তো রব্বুল আলমিন ইমানের মতো দৌলত আমাদেরকে দান করেছেন ইমানের মতো মহা ন্যামত আমাদেরকে দান করেছেন এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ এটাও ক্ষণস্থায়ী দুনিয়ার দুঃখ এটাও ক্ষণস্থায়ী ইমানের দৌলতের কারণে দুনিয়ার এই দুঃখ কষ্ট থেকে আমি শীঘ্রই পরিত্রাণ পাবো এবং এক বিশাল রাজত্বের মালিক হয়ে আমি চিরদিনের জন্য জান্নাতে থাকতে শুরু করব ইনশাআল্লাহ আমার ভাইরা হজরতে হজাইফা রদি আল্লাহ তালানহু হজরতে রিবি ইবনে আমের রদি আল্লাহ তালানহু তিনি যখন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম যখন তাকে ইসলামের দাওয়াত নিয়ে রোম সম্রাটের কাছে প্রেরণ করলেন কার কাছে বলেন রোম সম্রাটের কাছে কার কাছে বলেন রোম তৎকালীন রোম সম্রাট ছিল বর্তমানের সুপার পাওয়ার আমেরিকা রাশিয়া এরকম সুপার পাওয়ার তাদের এরকম পাওয়ার ছিল দুনিয়ার মধ্যে তখন রোম সম্রাটের কাছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম হজরতে রেবনে পাঠালেন ইসলামের দাওয়াত দিয়ে তো যখন তিনি গেলেন তো তার হাতে একটা ভাঙ্গা তরবারি ছিল কি ছিল বলেন একটা ভাঙ্গা তরবারি অর্ধেক একটা তরবারি বাহন হিসেবে গাদা বাহন হিসেবে কি এর চাইতে নিম্নমানের বাহন তৎকালীন পৃথিবীর মধ্যে নাই আর অস্ত্র হিসেবে আছে একটা ভাঙ্গা তরবারি একটা কি বলেন ভাঙ্গা তরবারি তো তিনি গেলেন অনেক লম্বা ঘটনা আমি মূল আলো যেটা আপনাদেরকে বলার উদ্দেশ্য সেটা বলতেছি যে যখন তাকে বাচ্চা তিনি যখন বাচ্চার সামনে গেলেন তো বাচ্চা জিজ্ঞেস করলো যে কেন আসছে তো তিনি দুইটা কথা বললেন কয়টা কথা বলেন দুইটা কথা এক নাম্বার বললেন লিনুখরিজাকা দুনিয়া ইলা এক হলো এক নাম্বার উদ্দেশ্য হলো তোমাকে দুনিয়ার থেকে বের করে জান্নাতের প্রশস্ততা থেকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আসছে আনন্দা বলবেন না কাকে কি বলে রোম সম্রাটকে বলে সংকীর্ণ দুনিয়া থেকে বের করে তোমাকে প্রশস্ত জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে বলে আচ্ছা আর কি জন্য আসতো আরেকটা উদ্দেশ্য আল্লাহর গোলাম মানুষগুলোকে তোমার থেকে বের করে আল্লাহর গোলামের দিকে নেওয়ার জন্য দুইটা উদ্দেশ্য আমার বলার উদ্দেশ্য প্রথমটা আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনি ভাঙ্গা তরবারিওয়ালা গায়ে ছালার শট বাহন হিসেবে গাধা এর চাইতে গরিব কোনো মানুষ হইতে পারে হয় মানুষ কিন্তু রোম সম্রাট তৎকালীন সুপার পাওয়ার সম্রাটের কাছে গিয়ে বলে তোমাকে দুনিয়ার সংকীর্ণ গলি থেকে বের করে জান্নাতের প্রশস্ততার দিকে নিয়ে যাওয়ার জন্য আসছি সুবাহ বলবেন না তাহলে আমার ভাইয়েরা গায়ের মধ্যে সালার চট থাকতে পারে মুমিনের ঘর ভাঙ্গা থাকতে পারে মুমিনের গায়ে ছিঁড়া তালি দেওয়া জামা থাকতে পারে মুমিনের ঘরে মুমিনের ঘর ভাঙ্গা হইতে পারে মুমিন এক বেলা খায় দুই বেলা উপোস থাকতে পারে কিন্তু আমার ভাইয়েরা মুমিনের দাম কত মুমিনের দাম হলো মুমিনের দাম হলো সর্বনিম্ন মানের মুমিনের দাম হলো এই দুনিয়ার দুনিয়ার মতো দশটা দুনিয়া বরাবর সুবহানাল্লাহ إذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا রব্বুল আলামিন বলেন তুমি যখন সেটা দেখবা সেই জান্নাত দেখবা তুমি এক বিশাল রাজত্ব দেখতে পাইবা বিশাল এক কি দেখতে পাইবা রাজত্ব দেখতে পাইবা যাই হোক আমার ভাইয়ারা যে আমি আমার কথা শেষ করতেছি মূল আলোচনা একটু করে আমি আমার কথা শেষ করতেছি তো আলমিন আমার আমার আমাকে আপনাকে প্রথমে কি বানিয়েছেন মানুষ বানিয়েছেন তিনি নিজেই আমাকে সম্মানিত করেছেন এরপরে শুধু মানুষ ইমানের দৌলত নাই এই মানুষকে রব্বুল আলমিন আবার নিজেই কোরআনে কারিমের মধ্যে মানুষ হিসেবেও তাকে বলতে রাজি না জানোয়ারও বলেও তিনি শেষ করেন নাই বরং জানোয়ারের চাইতেও নিকৃষ্ট বলেছেন বলেছেন কিনা বলেন رب العالمين ارشاد করেন ولقد ذرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يبص لا يسمعون بها اولئك كالانعام জাহান্নামের জন্য নির্ধারণ করেছি যাদের চোখ আছে দেখে না যাদের অন্তর আছে বুঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না আর এরা দুই পা আছে দুইটা চোখ আছে দুইটা পা আছে দুইটা কান আছে দেখতে তুমি তাদেরকে মানুষের মতো মনে করো কিন্তু না না এরা মানুষ না উলাইকা নাম এরা চতুষ্পদ জানোয়ারের মতো বালহুম আদল বরং এর চাইতো নিকৃষ্ট إن شر الدواب عند الله الذين كفروا আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো অমুসলমান যারা কাফের বেইমান যারা কি বলেন বেইমান এরা হলো আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার আমার ভাইরা কুকুরকে আমরা নিকৃষ্ট মনে করি শুকুরকে আমরা নিকৃষ্ট মনে করি কিন্তু যে মানুষগুলোর ভিতরে ইমান নাই এই মানুষগুলো একদিন আফসুস করে বলতে থাকবে হায় যদি আমি মানুষ না হয়ে এই কুকুরের মতো হইতাম শুকুরের মতো হইতাম তবে তো আজকে আমাকে জাহান্নামের ইন্ধন হওয়া লাগতো না ইয়া লাইতানি কুন্তু তোরাবা হায় আফসোস আজকে যদি আমিও এদের মতো মাটি হয়ে যেতাম এদের মতো কি হয়ে যেতাম বলেন মাটি হয়ে যেতাম কিন্তু আমার ভাইয়ের আফসোসের বিষয় হলো আজকে আমি ইমানের অধিকারী হয়েও ইমানের মতো মহামূল্যবান সম্পদ পেয়েও যাদের ভিতরে ইমান নাই ওই কাফেরগুলোর অনুসরণ করে আমি তৃপ্তি পাই বাস্তব না বাস্তব বলেন যুবক তুমি মাথা চুল কাটো কার ফ্যাশনে ওই অমুসলমানের ফ্যাশনে তুমি তোমার সাজাও ওই অমুসলমানের মুসলমানকে দেখে দেখে তুমি তোমার শরীরকে কিভাবে সাজাও তাদেরকে দেখে দেখে তোমার সন্তানগুলোকে তুমি কিভাবে পরিচালনা করো তাদেরকে দেখে দেখে আমার বন্ধু মনে রাখবা একদিন যখন তারা আফসোস করে বলতে থাকবে ইয়া আলাইতানি কুন্তু তোর বা হায় আফসোস আজকে যদি মাটি হয়ে যেতাম তোমারও সেদিন তাদের সাথে সাথে আফসোস করা লাগবে আল্লাহ তালা হেফাজত করেন মুমিন বন্ধুরা নিজের দাম বোঝা দরকার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে আমার জন্য একটা খেজুর গাছ তৈরি হয়ে যায় যে খেজুর গাছ এত বড় হবে এত বড় হবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের সাত করেছেন একটা তেজি গোড়া এক পাঁচশো বছর দৌড়াইলেও এটার ছায়া শেষ করতে পারবে না কি পরিমাণ দামি সম্পদ আল্লাহ তালা আমার ভিতরে রেখে দিয়েছেন এক একটা সেজদার দাম কত কোরআনে করিমের এক একটা এক একটা আয়াত এক একটা কি পরিমাণ দাম রব্বুল আলমে দেখে দিয়েছেন ইমান থাকলে নাকি ইমান না থাকলে ইমান থাকলে কিন্তু আমার কাছে কদর নাই আমার কাছে কিনে নেই বলেন কদর নাই যাই হোক আমার ভাইয়েরা যে আয়াতে কালিম আপনাদের সামনে তালাওয়াত করেছি রব্বুল আলমেন বলেন সময় আমি আয়াতের উপরে কথা বলে শেষ করি শেষ করছি রব্বুল আলমিন বলেন আমি সমস্ত মাখলুকাতের উপরে মানুষ বানিয়ে মানুষ বানিয়ে বনি আদমকে সম্মানিত করেছি এরপরে বনি আদমের মধ্যে যাদের অন্ত উপরে আমি নূরের ইমানের নূর দিয়েছি এদেরকে আবার সব মানুষের মধ্যে আবার এদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি সুবহানাল্লাহ বলবেন না তাদেরকে বলেন সমস্ত মানুষের মধ্যে আমাকে আপনাকে ইমানের দৌলত দান করে রব্বুল আলমিন সমস্ত মানুষের উপরে আমাকে আপনাকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন এরপর রব্বুল আলমিন বলেন এই দুইটা নিয়ামত কিন্তু আমি দান করেছি তোমাকে মানুষ বানিয়ে সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি এরপরে তোমাকে ইমানের দৌলত দান করে সমস্ত মানুষ মানুষের উপরে শ্রেষ্ঠত্ব আমি দান করেছি আর একটা জিনিস রয়েছে শ্রেষ্ঠত্বের জন্য সেটার নাম হলো এলেম সেটার নাম কি বলেন এলেম এটা কিন্তু তুমি যতটুকু কামাই করবা তুমি যতটুকু চেষ্টা করবা আমি সেই পরিমাণে তোমাকে দিয়ে দিব والذين أوتوا দান করেছি তাহলে এক নম্বরে মানুষ বানিয়ে সমস্ত মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন এরপরে ইমানের দৌলত দিয়ে সমস্ত মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন এরপরে কোরআনে করিমের দৌলত যার অন্তরে যার অন্তরে যেই পরিমাণ কোরআনে পরিমাণ জানে বুঝে কোরআনে করিম যেই পরিমাণ যে যেই পরিমাণ তারাওয়াত করতে পারে যে যেই পরিমাণ কোরআনের উপরে আমল করতে পারে কোরআন শিখে কোরআন অনুযায়ী আমল করতে পারে সে সেই পরিমাণ আল্লাহ তালার কাছে তার দাম বাড়তে থাকে সম্মানিত আমার কাছে হলো যার ভিতরে আল্লাহ তালার ভয় যেই পরিমাণ রয়েছে সেটার নাম কি বলেন এলেম সেটার নাম কি বলেন এলেম সেটার নাম হলো কোরআনে করিম কোরআনে করিম রব্বুল আলমিন আমাদের কাছে দিয়ে রেখেছেন এবারে এবারে কোরআন কোরআনের নামে হলো কোরআনুল করিম সম্মানিত কিতাব সম্মানিত কি বলেন কিতাব দামি কিতাব এই দামি কিতাবকে আল্লাহ তালা দামি বানিয়েছেন যেই যেই কিতাবের সাথে লাগে সেই দামি হয়ে যায় সে কি হয়ে যায় বলেন দামি হয়ে যায় আমার ভাইয়েরা সমস্ত ফেরেস্তাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেস্তার নাম কি বলেন জিব্রাহিল আলাইসালাম কি নাম বলেন জিব্রাহিল আলাইসালাম আমার বন্ধুরা কেন সমস্ত ফেরেস্তাদের উপরে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন কোরআনের কারণে কিসের কারণে বলেন রব্বুল আলমিনের কাছ থেকে কোরআনকে কে নিয়ে এসেছেন বলেন জিব্রাহিল আলসালাম যার কারণে সৈয়দুল মালাইকা ফেরেস্তাদের মধ্যে ফেরেস্তাদের সর্দারের নাম হল জিব্রাহিল আলসালাম কারণ তিনি আল্লাহর কাছ থেকে কোরআন করিম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে নিয়ে এসেছেন আমার বন্ধুরা এরপরে দেখেন সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীর নাম কি বলেন মোহাম্মদুর রসুল্লাহ কারণ কি বলেন কারণ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের উপরে কোরআনে কারিম নাজিল হয়েছে আমার ভাইরা কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে ওই নবী সমস্ত নবীদের মধ্যে সৈয়দুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া নবীদের সর্দারে পরিণত হয়েছেন হয়েছেন কিনা বলেন এরপরে আপনি দেখবেন কোরআনে কারিমের সাথে যেই দিন যেই দিন যেই রাত্র কোরআনে কারিম নাজিল হয়েছে লাইলাত কদর কোন রাত বলেন লাইলাতুল কদর সমস্ত রাতের মধ্যে শ্রেষ্ঠ রাতের নাম কি বলেন লাইলাতুল কদর আমার ভাইয়েরা বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাসের নাম কি বলেন রমজান মাস কোন মাস কেন শাহরু রমাদন আল্লাদি উনজিলা ফিহিল কোরআন এই রমজান মাস সবচেয়ে বরকতপূর্ণ মাস মর্যাদাপূর্ণ কারণ এই মাসের মধ্যে কোরআনে করিম নাজিল হয়েছে সুবহানাল্লাহ আমার ভাইরা এইভাবে কোরআনে কেরিমের সাথে যেই লাগে যেই লাগে সেই দামি হয় সেই দামি হয় সামান্য অল্প টাকার অল্প টাকার গিলাফ অল্প টাকার গিলাফ পঁচিশ তিরিশ টাকা দামের গিলাফ আপনার পায়ের সাথে লাগলে চুমু খান কি খান না বলেন আপনার যেই কাঠ দিয়ে রেহাল বানায় রেহাল ওই রেহাল আমের কাঠ দিয়ে বানানো হয় ওই রেহালটা পায়ের সাথে লাগলে চুমু খাওয়া হয় কি হয় না বলেন কেন কোরআনের সাথে লাগার কারণে রেহাল দামি হয়ে গেছে কোরআনের সাথে লাগার কারণে অল্প দামের জুটদান গিলাপটাও দামি হয়ে গেছে এবার আমার ভাইয়ের বলেন তো দেখি আমি আর আপনি যদি ইমানের দৌলত অর্জন করার পরে ইমানের দৌলত আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরে যদি কোরআনে কালিমের সাথে লাগতে পারি তো আমার আর আপনার দাম বাড়বে না কমবে তাহলে নিজেদের নিজেদের সন্তানদেরকে কোরআন শেখানো লাগবে কি লাগবে না বলেন দামি হইতে হলে কোরআন শেখা ছাড়া কোনো বিকল্প নাই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب اقواما ويضع সাল্লাহ সাত করেন আরে কোরআনে করিম তো এমন একটা কিতাব এই কিতাবের মাধ্যমে আল্লাহ তারা কোনো জাতিকে মর্যাদার উচ্চ আসনে সমাসীন করেন আর কোনো জাতিকে একেবারে অপমানের একেবারে নিকৃষ্ট চূড়ায় নিকৃষ্ট স্থানে একেবারে আস্থা করে নিক্ষেপ করে নিক্ষেপ করেন কার দ্বারা এই কোরআন দ্বারা কার দ্বারা বলেন তাহলে এই কোরআন দ্বারা কারো মর্যাদা বাড়ে কারো মর্যাদা কমে তাহলে কার মর্যাদা বাড়ে কার মর্যাদা কমে বলেন যে কোরআন ধরে তার মর্যাদা বাড়ে যে কোরআনের বিরুদ্ধে বিরোধিতা করে তার মর্যাদা বাড়ে না কমে আমার ভাইরা তার মর্যাদা বাড়ে না কমে এবার উদাহরণ বুঝেন অমর রাদিয়াল্লাহর মর্যাদা বাঁচতে না কমছে আর আবু জেহেলের মর্যাদা বাঁচতে না কমছে বুঝেন না কথা সহজ উদাহরণ না আরে দুজনের নামে কিন্তু অমর ছিল আবু জেহেলের নামও অমর অমরের নামও অমর দুইজনের নামে অমর ছিল একজন কোরআন ধরছে মর্যাদাবান হয়ে গেছে আরেকজন কোরআন ছাড়ছে কোরআনের বিরোধিতা করার কারণে একেবারে অপমানের আস করে নিক্ষিপ্ত হয়েছে হয়েছে কিনা বলেন একজন রাখাল ছিল একজন রাখাল ছিল সারা পৃথিবীর বাদশা হয়ে গেছে আরেকজন সর্দার ছিলেন আরেকজন নেতা ছিলেন একেবারে অপমানিত হয়ে গেছে রাখাল ছিলেন ছিলেন বলেন ছাগল সরাইতেন ছাগল সরাইতেন নিজেই তিনি বলেছেন আমি আমার ছাগল চড়াইতাম আমি আমার খালার ছাগল ছাগল চড়াইতাম আমি এত মুরুক্ষ ছিলাম এত নির্বোধ ছিলাম এত বেউকুফ ছিলাম আমি সকালবেলা কয়টার ছাগল নিয়ে যাইতাম সন্ধ্যাবেলা এসে বুঝাই দিতে পারতাম না সন্ধ্যায় আসে বুঝাই দিতে পারতাম না আর বিপরীত দিকে আবু জেল কি ছিল তার উপাধি ছিল আবুল হাকাম বুদ্ধিজীবী কি ছিল বলেন বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তার নামে আছিল বুদ্ধিজীবী কিন্তু ইসলাম আসার পরে কোরআনের বিরোধিতা করার কারণে নাম হয়ে গেছে আবু আবু জেহেল অর্থাৎ মুরুখের বাপ কিসের বাপ মূর্খের বাপ আর অমর রদির উপাধি কি হয়ে গেছে ফারুক বলবেন না অর্ধ পৃথিবীর বাদশাহ হয়ে গেছেন ছিলেন রাখাল উঠে গেছেন কোথায় বাদশাহের আসনে আর আবু জেল ছিল সর্দারের আসনে আর কোথায় পড়ে গেছে বলেন বদরের প্রান্তরে ইতিহাস বদরের প্রান্তরে জাহান নামের ক্রীড়া হয়ে গেছে জাহান নামের ইন্ধন হয়ে গেছে যাই হোক আমার ভাইয়ারা তাইলে বুঝে গেল এই কোরআনের সাথে যেই লাগবে সেই কি হবে বলেন দামি হবে তো এই কোরআনের সাথে আমরা সকলে লাগতে রাজি আসেনি ইনশাল্লাহ কে কে রাজি আছে হাত তুলে দেখায় আল্লাহ তালা সকলকে কোরআনের সাথে লেগে দামি হওয়ার তৌফিক দান করেন আমিন তো আমার ভাইয়ারা এই মাদ্রাসা আপনাদের পাশে এই মাদ্রাসা এখানে কি হয় বলেন এটা কিসের মাদ্রাসা কোরআনের মাদ্রাসা কিনা বলেন কোরআনের মাদ্রাসা এই মাদ্রাসাকে সকলে ভালোবাসতে হবে কি করতে হবে বলেন মাদ্রাসাকে মোহাব্বত করতে হবে মাদ্রাসাকে মোহাব্বত করতে হয় তিনভাবে কয়ভাবে বলেন আমার ভাই মুফতি মোস্তাক ভাইয়া সবসময় কথা বলেন তিনভাবে মাদ্রাসাকে মোহাব্বত করতে হয় এক নাম্বার মাদ্রাসার জন্য দোয়া করা কি করা বলেন দোয়া করা কোরআনের মাদ্রাসা এই এলাকার মধ্যে হোক এটা আমরা সকলে চাই না তাহলে দোয়া করব আল্লাহ কিছু করতে পারি না তুমি আমার এখানে একটা মাদ্রাসা কায়েম করে দাও আপনি কত বড় বড় মাদ্রাসার কথা একটু আগে আমাদের এই আমাদের বিশ্বাস বললেন যে এত বড় মাদ্রাসা আসলে সবই বড় আসলে কি বলেন সবই বড় যেখানেই কোরআন পড়া হয় এটাই বড় তো যাই হোক সব বড়ই তো ছোট ছোট থেকেই বড় হয় কি থেকে বড় হয় বলেন ছোট থেকেই বড় হয় দোয়া করব আল্লাহ তালা কিভাবে করবেন এটা আল্লাহ তালাই ভালো জানেন আমরা দোয়া করলে ইনশাল্লাহ আপনি দেখবেন এখানে একদিন বিরাট এক মাদ্রাসা হবে হাজার হাজার ছাত্র থাকবে আপনি কবরে চলে যাবেন কেউ আপনার নামও জানবে না কিন্তু কেয়ামতের দিন আপনি দেখবেন আপনি শুধু দোয়া করার কারণে আপনার কবরে সবাব যাইতেছে সবাব যাইতেছে তো দোয়া করে শরীর হবে এক নম্বরে কি করে বলেন দোয়া করে এই মাদ্রাসাকে মহাব্বাত দুই নম্বর মুসলমানদের বাচ্চা দিয়ে সন্তান দিয়ে কারণ এটা কোরআনের মাদ্রাসা এখানে কি অমুসলমান পড়তে আসবে বলেন কিন্টার গার্ডেন আর কেজি স্কুল আর প্রাইমারি স্কুল এখানে মুসলমানের বাচ্চাও যায় হিন্দুর বাচ্চাও যায় কিন্তু কোরআনের মাদ্রাসায় কোনো হিন্দু এসে ভর্তি হইব তাহলে এই মাদ্রাসা যদি আপনারা বাচ্চা সন্তান না দেন তো এই মাদ্রাসা চলবো বলেন তাহলে এই মাদ্রাসাকে আর মহাব্বত করা কিভাবে হবে এই জন্য সন্তান দিয়ে মহাব্বত করা কি করা বলেন সন্তান দিয়ে মহাব্বত করা দুইটা তো হইল কোরআনের মাদ্রাসার জন্য আরেকটা জিনিস লাগে বলবো সেটা সেটা হলো যার যার সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে যে যেভাবে পারেন সহযোগিতার মাধ্যমে এই মাদ্রাসাগুলোকে মহাব্বত করা কিসের মাধ্যমে বলেন এই তিনটা জিনিসের নাম মাদ্রাসা কোরআনের মাদ্রাসার নাম এই তিনটা জিনিস মুসলমানের দোয়া মুসলমানের সন্তান আর মুসলমানের সম্পদ মুসলমানের কি বলেন সম্পদ এই তিনটা জিনিসের একটা জিনিস না থাকলে মাদ্রাসা হয় না না যেরকম ভাবে ভাইয়া উদাহরণ দিয়ে বোঝান যে চেরাগের মধ্যে চেরাগ জ্বালাইতে তিনটা জিনিস লাগে একটা কি লাগে পাত্র চেরাগের চেরাগ দানি আর একটা ফিতা আর হলো তেল আর হলো কি বলেন তেল তিনটার একটা নাই তেল ভরপুর কিন্তু ফিতা নাই বলেন জ্বলব চেরাগ জ্বলবে জ্বলবে না ঠিক এরকম ভাবে আপনার তেল তো তেল নাই ফিতাও আছে চারাক দানিও আছে জ্বলবো বলেন জ্বলবে না তাহলে ঠিক তিনটা জিনিসের দ্বারা মাদ্রাসা হয় তা আমরা এই তিন জিনিস দ্বারা মাদ্রাসাকে মহাব্বত করতে রাজি আছি না ইনশাআল্লাহ তাহলে ইনশাল্লাহ আমরা সকলে এভাবে মহাব্বত করবো ইনশাল্লাহ আর আজকের এই মাহফিলের উসিলায় মাহফিলের সময় অনেকে অনেক কিছু নিয়ত করে মাহফিলের সময় আসেন তো সেই জন্য কিছু বলা হুজুর আছেন ইনশাল্লাহ হুজুরও বলবেন আমিও একটু আপনাদেরকে স্মরণ করাই দেওয়ার জন্য বলতেছি যে এই মাদ্রাসার জন্য যে যা নিয়ে আসছেন এটা নিয়ে একটু দাঁড়াইতে হবে এটা নিয়ে একটু দাঁড়াই বাড়াইতে হবে কি বলেন পারবো না ইনশাল্লাহ